আসসালামু আলাইকুম viewers welcome back to my channel আমি মারজান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাওয়া কাবাব এটা তাওয়ার মধ্যেই বানাতে হয় আমরা রুটি পাওয়াটা যে তাওয়ার মধ্যে করি সেটার মধ্যেই আমি আজকে এই কাবাবটা বানিয়েছি ওইটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে হাফ কেজি মাংস নিয়ে নিয়েছি কোনো হাড্ডি ছাড়া এখানে কোনো হাড্ডি থাকবে না শুধু মাংসগুলো থাকবে এবং আমি এটাকে একটা শিল পুতার পুতা দিয়ে ছেঁচে নিচ্ছি একটু হালকা করে খুব বেশি না জাস্ট মশলাটা যাতে ঢুকে সেই জন্য এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি খুব ভালো করে মিক্সড করে নিব এরপর আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়া ব্যবহার করেছি এরপর আমি মরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতোই মরিচ আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি এখানে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিব দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম সাদা সিরকা এটা এক টেবিল চামচ পরিমাণ দিলেই হবে আর দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস এটা দিলে বার্বিকিউ একটা ফ্লেভার আসবে তাই আমি এই সসটা ইউজ করেছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমি রেখে দিব আধা ঘন্টার মতো এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য আমি আধা ঘন্টাকে এগুলোকে মিক্স করে রেখেছিলাম এখন আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে আস্তে আস্তে মাংসগুলোকে ছেড়ে দিব আমি এগুলোকে একটু মাংসগুলোর মধ্যে যে মশলাটা ছিল মশলাগুলো একটু দিয়ে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব ইয়ে আমি বাইরে থেকেই দেখতে পাচ্ছি এই মাংসগুলো থেকে অনেক পানি বের হয়েছে এই পানিগুলোর মধ্যেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে মাঝে আমি একবার দুবার উল্টে পাল্টে দিব আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে হালকা আধা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব দুইটা টমেটো আমি এখানে দিব আমি টমেটোগুলোকে কেটে নি গোটে টমেটোগুলোই দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো বিশ মিনিট রাখার পরেই টমেটোগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিব দিয়ে আবার ঢেকে দিব আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় তখন আমি একটু লেবুর রস করে রেখেছিলাম ওই লেবুর রসটাও দিয়ে দিব টমেটোগুলো নরম হয়ে গেছে আমি তারপর আরও কিছুক্ষণের জন্য দিয়ে ঢাকনা দিয়ে রেখে আরও পাঁচ মিনিটের মতো রেখে দিব এখন একদম টমেটোগুলো ভর্তার মতো হয়ে গেছে তখন আমি টমেটোগুলোকে উঠিয়ে ফেলবো উঠিয়ে এটা ছাঁকনির মতো করে ছেঁকে নিব জাস্ট রসটা আমি মাংসর মধ্যে দিব টমেটোর খোসাগুলোকে আমি ফেলে দিব আমার কাবাবটা প্রায় রেডি হয়ে গেছে তখন আমি নামানোর কিছুক্ষণ আগে এক টেবিল চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দিব ঘিটা দিলে এর থেকে ফ্লেভারটা খুব ভালো আসবে এবং সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে হয়ে গেছে আমার তাওয়া কাবাব এই কাবাবটিকে আপনারা রুটি পরোটা পোলাও ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে কাবাবটি প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে